জানি কি লাইলি তরে আমার ভাল লাগছে হোটেল আইস গুলিস্তান না বেচা কেনার বাইরেও তরে আমার ভাল লাগছে তো আমি কি করব সংসার করবি ওই হোটেলে গতর বেশি আমি হোটেলে কাম সেরে দিবি তাতে চলবো তো মাগিরে বিয়া করবি চলবো চিন্তা করি দেখ চিন্তা করে দেখ তুই আর আমি আলাদা করে একটা ঘর নিলাম বড় দেখা সারাদিন কাম হ্যালো এটা পশ্চিমবঙ্গ ঠিক আছে এখানে অবিবাহিত মেয়েদের থেকে না বৌদিদের কদর বেশি ও হ্যালো এটা বাংলাদেশ এখানে সুন্দর স্মার্ট ছেলের থেকে সরকারি চাকরিজীবী আঙ্কেলদের কদর বেশি মানে বিয়ে গো কালক দলক লম্বক বাড়ি হোক কানা হোক কান্ড হোক মোড হোক সিয়ন হোক চুলাল হোক সুনায়াল হোক বিরিখুর হোক গাঞ্জাখুর হোক চিনাল হোক লুচ হোক বারো বাতারি হোক চোদ্দ বাতারি হোক পাগল হোক ছাগল হোক জোয়ান হোক বুয়ক বিয়া দিলে দিতেন হারেন গো এরে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি বিয়ে করাবেন নি গো ও সুন্দর কালক লম্বক বাড়িয়ক আন্দক লঞ্জক দেন্দক কানক হাগলক ছাগলক হেডবডক সুনেয়ালক বিশ্রিয়ক অনুসাগরক গাজাখরক বেগরক জোয়ানক বুয়ক থাকলে বিয়ে করাতে হারে तुमको दो चॉइसेस मिले एक दो करोड़ का चेक ओके और एक holiday in Maldive with six hot girls हाँ कौन सी चूज करोगे मैं दो दो करोड़ चूज करूंगा क्योंकि सेम पैकेज मैंने साठ हजार में अरेंज कर लेना है क्या सोच है रे तेरी मानना पड़ेगा হুস্তা ধর্ষণের বিচার চাইতে গেলাম রাজার বাড়ি যায়া দেখি রাজা ল্যাংটা কান্তাছে দুই নারী